নিরলা রায় বামনগুলার উপরে একটা গান Thank you. নয়ন ভরি তোর সিংহ হলিয়া তোর মায়ের ওই হাসি মুখা পাহাড়ের জঙ্গলের ঘাতে ধামসা মাদল কাগড়া হাতে আস্তে ফিরে চলছে রেলে গেছে কাহারি খান বাংলা

Thank you.